সুখ পাখি তুই দিয়ে পাখি করলি আমায় জনম দুঃখী রে ও তোর বিরহে বড়ে ব্যথা ঝরে দুটি আখি কেমন করে হইলি এমন করলি রে চালাকি সুখ পাখি তুই দিয়ে পাখি করলি আমায় জনম দুঃখ ও তোর বিরহে বড়ে ব্যথা ঝরে দুটি আখি কেমন করে হইলি হৃদয় যার করে তরে দিলাম আমি সুখ বিনিময়ে দিলি আমার এক পৃথিবী দু হৃদয় যার করে তরে দিলাম আমি সুখ বিনিময়ে দিলি আমার এক পৃথিবী দূর ডেকে যান পাখি কেমন করে হইলি এমন করলি রে চালাকি সুখ পাখি তুই দিয়ে পাখি করলি আমায় জনম দুঃখী রে ও তোর বিরহে বাড়ে ব্যথা ঝরে দুটি আখি কেমন করে হইলি তোর দিলাম দিলাম মনে ঠাই তোর মনে কি আমার জন্য দয়া মায়া নাই ও বিশ্বাস কইরা অন্তর দিলাম দিলাম মনে ঠাই তোর মনে কি আমার জন্য কেমন করে হইলি এমন করলি রে চালাকি সুখ পাখি তুই দিয়ে পাখি করলি আমায় জনম দুঃখী রে তোর বিরহে বাড়ে ব্যথা ঝরে দুটি আখি কেমন করে হইলি এমন করলি রে চালাকি সুখ পাখি তুই দিয়ে পাখি করলি আমায় জনম দুঃখী রে ও তোর বিরহে বড়ে ব্যথা ঝরে দুটি আখি কেমন করে হইলি এমন করলি রে চালাকি